हो স্বপ্ন এলে তুই আমি ছুই এক লাফে তারা দে চেনা তো ইশারা ফেলেছে কি জ্বালায় এসেছে কি ছড়া বেলা